সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আজকে আমরা একটি ভিন্ন ধরি কনসেপ্টের সিনেমা সম্পর্কে জানতে চলেছি আর এই সিনেমাটির নাম it's a boy girl thing তো আজাইরা বকবক বাদ দিয়ে সোজা চলে যায় মূল সিনেমাতে সিনেমা শুরুতেই হুডি নামের একটি ছেলে এবং নীল নামের একটি মেয়েকে দেখা যায় তারা দুজনই প্রতিবেশী তারা দুজনই সমবয়সী নিজেদের মধ্যে ঝগড়া করতো নীলের ফ্যামিলি খুবই শিক্ষিত অপরদিকে হুডির ফ্যামিলিতে সেই একমাত্র স্কুলের গন্ডি পার করতে পেরেছে আর এর জন্য নীলের মা হুডির ফ্যামিলিকে নিজেদের লেভেলে মনে করে না আর এর জন্যই হুডি সুযোগ পেলে নীলকে বিরক্ত করার চেষ্টা করে পার্সোনাল লাইফেও তারা একে অন্যের সম্পূর্ণ বিপরীত হুডির পছন্দ ফুটবল অপরদিকে নীল মেধাবী স্টুডেন্ট সে পড়াশোনা করতে পছন্দ করে এবং একটি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চায় হুডি এবং নীল একই স্কুলে পড়ে এবং সেই সাথে তারা দুজন ক্লাসমেট একদিন তারা একটি স্কুল ট্রিপে একটি মিউজিয়ামে যায় সেখানে হুডি নীলকে একটি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডি তার কাছে বিরক্ত করতে চলে আসে সেখানে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এমন সময় একটি ঘটনা ঘটে যায় যা তারা স্বপ্নেও ভাবেনি তারা মূলত যে মূর্তিটির সামনে ঝগড়া করছিল সেটি প্রাচীন দেবতার মূর্তি বলা হয় বলা হয় এই দেবতা যে কারোর আত্মা নিজের বসে আনতে পারে হঠাৎই দেবতার ভিতর থেকে একটি ধোয়া বের হয়ে তাদের গায়ে লাগে পরের দিন যখন তাদের ঘুম ভাঙে তখন যেন তাদের হুশি উড়ে যায় অর্থাৎ তাদের আত্মা পরিবর্তন হয়ে গিয়েছিল নীল ভিতর থেকে হুডি হয়ে গিয়েছে আর হুডি ভিতর থেকে নীল হয়ে গিয়েছে বিশাল ধাক্কা খেয়ে তারা দুজন দেখা করে এবং তারা ঝগড়া শুরু করে করে দেয় একে অন্যের উপর ব্লেম দিতে থাকে নীলের শৈলে থাকা হুডির কথায় হুডির শৈলে থাকা নীল কান্না করতে শুরু করে হুডি তাকে অনেক কষ্ট করে বোঝায় যে সে অনেক সিনেমায় দেখেছে একদিনের ভিতরে আবার সবকিছু ঠিক হয়ে যায় সেই সাথে তারা এটা ঠিক করে যে যতদিন পর্যন্ত এই সমস্যা ঠিক না হবে ততদিন পর্যন্ত একে অন্যকে সাহায্য করবে কিন্তু তাদের একের অন্যের প্রতি এত বেশি ক্ষোভ ছিল যে একে অন্যকে সাহায্যা করতে লেগে যায় হুডি নীলের ক্লাসে নীলকে সাহায্যা করে আর নীল ফুটবল খেলায় তাকে সাহায্যা করে আর রাতে তারা এটা ভেবে ঘুমায় যে সকাল হলেই সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু ঘুম ভাঙার পর তারা দেখতে পারে তারা একে অন্যের শরীরে আগের মতো আটকে আছে স্কুলে হুডি দেখে নীল ফর্মাল ড্রেস পরে স্কুলে এসেছে এটা দেখে হুডি খুব খেপে যায় সে বলে নীল তার শরীরের ইমেজ খারাপ করছে সে ফর্মাল ড্রেস পছন্দ করে না নীল রেগে গিয়ে বলে তার যেমন ইচ্ছা সে তেমন করবে সে ভুলে গিয়েছে যে তার শরীর হুডির কাছে আছে এটা শুনে হুডি খেপে যায় এবং সে সেখান থেকে চলে যায় এবং বলে সে বদলা নিবে পরের দিন হুডি খুব ছোট কাপড় পরে স্কুলে আসে যার ফলে নীলের উপর খারাপ প্রভাব পড়ে এটা দেখে নীল নীলও খেপে যায় সে হুডির গার্লফ্রেন্ডের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলে বেকআপ করে ফেলে নীল এই আচরণ দেখে প্রচণ্ড রেগে গিয়ে তার চোখের সামনেই একটি বখাটে ছেলের বাইকে ওঠে এবং সে বলে যায় নীলের শরীর আজ সারা রাত এই ছেলেটির সাথেই থাকবে কিন্তু হুডি বুঝতে পারে না তার এই কথায় নীলকে মানসিকভাবে আঘাত করবে তারপর সে সারা রাত কাঁদে এবং রাতে বাড়ি ফিরে উদাস হয়ে থাকে ছেলেকে উদাস দেখে হুডির মা তার রুমে আসে হুডির মায়ের কথা শুনে নীল বুঝতে পারে সে যতটা খারাপ মনে করছিল হুডিকে সে ততটা খারাপ নয় সে তার ফুটবল দলে জায়গা পাওয়ার জন্য খুব পরিশ্রম পরিশ্রম করছে কিন্তু স্কুলে যাওয়ার পর সে দেখতে পায় বখাটে ছেলেটি স্কুলে রটিয়ে দিয়েছে নীল গতকাল সারা রাত তার সাথে ছিল এটা শুনে নীল খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে এরপর নীল যখন শান্ত হয়ে ক্লাসে যাচ্ছিল তখন হুডি তাকে এসে বলে সে গতকাল রাতে ওসব কিছু করেনি তখন তারা বুঝতে পারে তাদের সাথে যা ঘটছে সেই মিউজিয়াম থেকে ফেরার পর থেকেই ঘটছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে সেই দেবতার কাছে গিয়ে তাদের নিজের ভুল স্বীকার করবে এবং নিজেদের আত্মা ফিরে দেওয়ার জন্য আকুতি করবে কিন্তু তাতে কোনো ফয়দা হয় না এরপর তারা সত্যি সত্যি একে অন্যের সাহায্য করতে চায় কিছুদিন পর হুডির ফুটবল ম্যাচ অপরদিকে নীলের ভার্সিটিতে ভর্তি ইন্টারভিউ আর তাই হুডি নীলকে ফুটবল খেলা শেখায় আর নীল হুডিকে পড়াশোনা শেখানোর জন্য সাহায্য করে আর এভাবে দেখতে দেখতে অনেকদিন কেটে যায় আর তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আর দেখতে দেখতে হুডির ফুটবল ম্যাচ ও নীলের ইন্টারভিউ দিন চলে আসে নীলের শৈলে হুডি ইন্টারভিউ দেয় এবং খুব ভালো করে ইন্টারভিউ শেষ করেই সে মাঠে চলে আসে মাঠে গিয়ে সে দেখে হুডির শরীরে নীল ভালো ফেলতে পারছে না এটা দেখে সে নীলকে গ্যালারি থেকে চিৎকার করে উৎসাহ দিতে থাকে শেষ পর্যন্ত হুডি ভালো খেলে এবং তাদের দল জিতে যায় এবং কোচ তাকে মূল দলের জন্য সিলেক্ট করে এবং সেই সাথে স্পন্সরশিপ অফার করে এরপর তারা দুজন যখন একত্রিত হয় তখন তাদের উপর থেকে দেবতার সেই জাদু চলে যায় এবং তারা স্বাভাবিক হয়ে যায় নিজেদের মধ্যে কথা হওয়ার আগের ফুটবল ম্যাচে সবাই তাকে নিয়ে যেতে থাকে সেখানে হুডির পুরনো গার্লফ্রেন্ড তাকে জড়িয়ে ধরে এবং দূর থেকে নীল এটা দেখে কষ্ট পেয়ে চলে যায় এদিকে নীলের খুব খারাপ লাগে যে হুডি তাকে ইন্টারভিউতে খুব খুব ভালো করে দিয়েছে কিন্তু তারপরও সে তার গার্লফ্রেন্ডের কথা ভেবে তার কাছে যায় না এমন সময় তার বাবা তার কাছে আসে এবং বলে সে জানে সে হুডিকে কতটা পছন্দ করে নীলের বাবা তাকে একটা গিফট দিয়ে বলে এটা তাকে হুডি দিয়েছে আর এটা দেখে সে অবাক হয়ে যায় এবং সেই ড্রেস পরে সে পার্টিতে যায় হুডি নীলকে দেখা মাত্রই সব ছেড়ে তার কাছে দৌড়ে আসে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটি কথা আপনি কমেন্টে লিখে ফেলুন আপনার সব থেকে কাছের বিপরীত লিঙ্গের বন্ধুকে কিভাবে আপনি সাহায্য করতে চান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ